আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রথমেই রয়েছে সংবাদের প্রধান প্রধান শিরোনাম ইরানের হামলার নতুন প্ল্যান করছে ইসরায়েল চীনের নাগরিককে নজরদারিতে রাখতে নতুন নিয়ম চালু করেছে চীন এবারে বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আজ রোববার এক বৈঠক করেছেন ওই বৈঠকে তারা ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন বলে ইসরায়েলের সামরিক বাহিনীর সূত্রের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর ওই সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই খবর জানালেও তিনি এই নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তবে ইসরায়েলের দৈনিক হারেদ জে আমোস হারেলের লেখা একটি নিবন্ধন প্রকাশিত হয়েছে তাতে তিনি দুই দেশের সামরিক কর্মকর্তাদের এই বৈঠকের সারাংশ জানিয়েছেন আমস হারেল বলছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরান নিয়ে মূলত বৈঠকে আলোচনা করেছেন বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের joint chief of staff general Mark Milley এবং ইসরায়েলের chief of staff Aviv Kochavi হারেলের লেখা ওই নিবন্ধন অনুযায়ী ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুটি নিয়ে আপাতত কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না অপরদিকে যুক্তরাষ্ট্র ভাবছে ইসরায়েল একতরফাভাবে তেহরানের বিরুদ্ধে হামলা ও সামরিক অভিযান শুরু করবে ফলে ওয়াশিংটনকে আরও একটি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হতে হবে নিবন্ধন লেখক হারেল সতর্ক করে বলেছেন ইরান ইস্যু নিয়ে ইসরায়েল ভেতরে যে হইচই শুরু হয়েছে তা বন্ধ করা এখনই সম্ভব নয় বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সদ্য উঠা দুর্নীতির অভিযোগ এবং এক বছরে দুই দুইবার নির্বাচন হওয়ার পরেও সরকারের গঠনে তারা ব্যর্থ হওয়ার সময়ে ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী নাফতালি ব্যানের তার স্বল্প মেয়াদের মন্ত্রিত্বকালীন সময়ে রাজনৈতিকভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন হারেল তার লেখায় সেই বিষয়টিরও উল্লেখ করে বলেছেন এসব বিষয়ে ইরানের ইসরায়েলের সম্ভাব্য হামলারও ইঙ্গিত দিচ্ছে এদিকে সব নাগরিককে নজরদারিতে রাখতে নতুন নিয়ম চালু করেছে চীন দেশটির নাগরিকদের এখন থেকে মোবাইল ফোন রেজিস্ট্রেশনের সময় তাদের মুখের ছবি স্ক্যান করতে হবে দেশটির কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে তাদের পরিচয় যাচাই করতেই এটা করা হচ্ছে গত সেপ্টেম্বর মাসে এই নতুন নিয়ম ঘোষণা করা হয় এটি রোববার থেকে কার্যকর করা হয়েছে চীনের সরকার বলছে সাইবার জগতে তারা সব নাগরিকের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করতে চায় প্রায় একশো কোটি জনগণের দেশটিতে ফেসিয়াল রিকগনিশন বা মুখের ছবি দেখে পরিচয় শনাক্তকরণ প্রযুক্তি আগে থেকেই ব্যবহৃত হচ্ছে সব নাগরিকদের চোখে চোখে রাখতেই নতুন এই নিয়ম চালু করছে বেইজিং বিবিসি বলছে এই ধরনের প্রযুক্তিতে চীন এখন বিশ্বসেরা কিন্তু যেভাবে চীন এখন ব্যাপকভাবে এই প্রযুক্তি ব্যবহার করছে তা নতুন বিতর্ক তৈরি করছে চীনে যখন কেউ মোবাইল ফোনের সেবা নিতে চুক্তিবদ্ধ হন তখন তাদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হয় এবং ছবি তুলতে হয় এই নিয়ম অবশ্য বিশ্বের আরও অনেক দেশে আছে কিন্তু এখন চীনে মোবাইল সেবা নিতে গেলে তাদের মুখের ছবি স্ক্যান করতে হবে যাতে করে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে এই ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করা যায় চীনে অনেক দিন ধরে এমন চেষ্টা চলছে যাতে অনলাইনে প্রত্যেকের নিজের আসল নাম পরিচয় ব্যবহার করে যেমন দুই সালে নিয়ম করা হয় ইন্টারনেটে কেউ যদি কোনো বিষয় পোস্ট দিতে চায় তার আসল পরিচয় যাচাই করে দেখতে হবে চীনে সিংহভাগ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যাফরি ডিং চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নিয়ে কাজ করেন তিনি বলেন চীন বেনামি মোবাইল নম্বর এবং বেনামি ইন্টারনেট অ্যাকাউন্ট বন্ধ করতে চাইছে একই সঙ্গে তারা হয়তো জনগণের ওপর আরও বেশি নজরদারি চালাতে চাইছে চীনে প্রতিটি মানুষের উপর কীভাবে নজর রাখা যায় কেন্দ্রীয়ভাবে সেটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটাই তাদের লক্ষ্য গত সেপ্টেম্বরে যখন এই নিয়ম ঘোষণা করা হয় তখন চীন গণমাধ্যমে এটা নিয়ে কোনো হইচই হয়নি তবে অনলাইনে বহু মানুষ এই নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটে একজন বলেছেন মানুষের ওপর এখন আরও কড়া নজরদারি চালানো হচ্ছে আরও অনেকে অভিযোগ করেছেন যে চীনে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকছে না তবে অনেকে সরকারের এইসব পদক্ষেপ সমর্থন করেছেন চীনে ইন্টারনেটে কড়া সেন্সরশিপ জারি আছে এবং এর উপর কড়া নজরদারি চালানো হয় চীনকে একটি নজরদারি রাষ্ট্র বলে বর্ণনা করা হয় দুই সালে চীনে প্রায় সতেরো কোটি সিসিটিভি ক্যামেরা ছিল দুই সাল নাগাদ আরও চল্লিশ কোটি সিসিটিভি বসানোর কথা সেখানে একটি সোশ্যাল ক্রেডিট সিস্টেমও চালু করা হচ্ছে যেখানে নাগরিকরা কে কি আচরণ করছেন জনসম্মুখে কী ধরনের কথাবার্তা বলছেন তার হিসাব রাখার কথা এর উদ্দেশ্য দুই সাল নাগাদ নাগরিকদের এক বিশাল জাতীয় ডাটাবেস তৈরি করা যেখানে নাগরিকদের আর্থিক লেনদেন এবং সামাজিক আচরণের ভিত্তিতে একটি র্যাঙ্কিং তৈরি করা হবে উচ্চবিলাসী এই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন চীনের president Xi Jinping facial recognition প্রযুক্তি এই নজরদারির ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পলাতক আসামিদের ধরতে এটি খুবই সহায়ক গত বছর একটি কনসার্টে যোগ দিতে আসা ষাট হাজার মানুষের মধ্যে এক পলাতক আসামিকে এই প্রযুক্তি ব্যবহার করে ধরা হয়েছিল সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ